নয় নম্বর সৌরা সৌরাই তৌবার ছত্রিশ নম্বর আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ রব্বুল আলমিন এই আয়াতে এই হিজরি সনের কথা বলেছেন আওয়াজ দিয়ে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বলেন ইন্না عدة الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله নিশ্চয় আল্লাহর বিধান ও গণনার মাস হিসাবে বারোটি আওয়াজ দিয়ে বলুন সুবহান আল্লাহ পাক বলেন يوم خلق السماوات والأرض আমি যেদিন থেকে সাত আসমান যেদিন থেকে আসমান সমূহ এবং পৃথিবী সৃষ্টি করেছি সেদিন থেকে আমি গণনার মাস হিসাবে বারোটি নির্ধারণ করেছি বারোটি মাসে আমি বছর হিসাব রেখেছি আওয়াজ দিয়ে বলুন সোহান আল্লাহ পাক বলেন এই বারোটি মাসের মাসের মধ্যে মিনহা আর বাতুন হরম আমি চারটি মাসকে মহিমান্বিত করেছি সম্মান দান করেছি এই চারটি মাস তোমাদের জন্য অতি সম্মানিত অতি বরকতময় তার মধ্যে এক নম্বর হলো রজব দুই নম্বর জুল কাদা তিন নম্বর জুল হাজ্জা চার নম্বর যে মাসে আমরা পদার্পণ করেছি এর ব্যাখ্যা দিয়েছেন আমার নবীজি হাদিসের ভিতরে বুখারী শরীফের চার হাজার তিনশো পাঁচ নম্বর হাদিসে আমার রাসুল নির্ধারিত করে দিয়েছেন আল্লাহ পাক কোরআনে যেই চার মাসের কথা বলা হয়েছে ওই চার মাস হলো জুল কাদা জুল হাজ্জা এবং মহারম রজব এই চার মাসকে নির্ধারিত করে দিয়েছেন এই চার মাস ইসলামের পূর্ব সম্মানিত ছিল আরবের মানুষ এই চার মাসে কোনো ঝগড়া বিবাদ যুদ্ধ তারা করতো না তারা এই চার মাসে যুদ্ধ করা অন্যায় করা পাপ করাকে ওরা বড় গুনাহ মনে করতেন এই হিজিরিশন এটি হচ্ছে ইসলামিক ক্যালেন্ডার বৎসরের আমাদের ধর্মীয় সকল বিধিবিধান চন্দ্র মাসের তারিখের উপর নির্ভর করে চন্দ্র মাস হিজরি সন হিসাবে দুটো ঈদ পালন করি আমরা লাইলাতুল বরাত লাইলাতুল নেসমিন শাহবান লাইলাতুল কদর মহারমের আশুরা এবং সকল ধর্মর দিক থেকে সকল এবাদতের দিনগুলো এই হিজরি সন আমাদেরকে নির্ধারণ করে দেয় আওয়াজ দিয়ে বলুন সোবাহান হিজরি সনের প্রয়োজন আপনাদের আছে কি নাই আমাদের সকলের প্রয়োজন এই হিজরি সন হিজরি মাস নির্ধারিত করেছেন আমার আল্লাহ নির্ধারিত নির্ধারিত করেছেন আমাদের রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম নির্ধারিত করেছেন হজরত আবু বকর উমর ওসমান আলী অবস্থায় বলুন সুবাহান আল্লাহ এই নতুন বছরের শুরুতে আমরা ভালো কিছু জানার মাধ্যমে শুরু করি ঠিক কিনা বলুন আপনারা নতুন কিছু জানতে চান কি চান না আমরা সবাই চাই আমরা মুসলিম হিসাবে নতুন একটি ক্যালেন্ডার তৈরি করতে চাইলে তাহলে আমাদের যেই দিন থেকে ইসলামিক ক্যালেন্ডার শুরু হবে তেমন একটি মহৎ দিন আমাদের খুবই প্রয়োজন ঠিক না যেই দিন থেকে কি শুরু হবে ইসলামিক ক্যালেন্ডার শুরু হবে ইসলামের ইতিহাসে আমাদের জন্য ঐতিহাসিক অনেক দিন রয়েছে যেমন মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মোহাম্মদ আহম্মদ মুজতবা মুস্তফা সবাই বলুন সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন মৃত্যুদিন এই দিনগুলোকে আমাদের জন্য গুরুত্বপূর্ণ নয় অনেক গুরুত্বপূর্ণ যেমন আপনারা দেখেন আমরা যে জানুয়ারি ফেব্রুয়ারি হিসাব করি এটাকে আমরা বাংলাতে কি বলি খ্রিস্টাব্দ অর্থাৎ যিশু খ্রিস্টের জন্মদিন থেকে এবং খ্রিস্ট যুগ অব্দ যিশু খ্রিস্টের হজরত ঈসা আলাহ ইসলামের জন্ম থেকে অদ্যপতি এই সময় পর্যন্ত যেই ক্যালেন্ডার রয়েছে এটি হলো খ্রিস্টানদের ধর্মীয় ক্যালেন্ডার এটা তাদের শব্দে এটা প্রমাণ দেয় ঠিক কিনা বলেন আর হিজড়ি সন হচ্ছে এটি আমাদের ইসলামিক ক্যালেন্ডার এই ক্যালেন্ডারের মহত্ব বুঝবার আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন সকলে আমিন অনুরূপভাবে কোরআন নাজিল হাওয়ার দিন অনুরূপভাবে মক্কা বিজয়ের দিন এই দিনগুলো কিন্তু আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ কিন্তু ইসলামের ইতিহাসে আমার নবী সাহাবায়ে কেরাম হিজরি সনের প্রথম দিন যে দিনকে নির্ধারিত করেছেন ওই দিন হল মক্কাই মোকার সকল কষ্ট ক্লান্তি জুলুম নির্যাতন শোষণ সব কিছুকে পিছে পেলে আমার নবী যেই দিন মদিনাই তৈবাতে তশরিফ দেখেছেন আগমন করেছেন ওই দিন থেকে হিজরি সন দিন গণনা শুরু হয়েছে অবস্থায় বলুন সোবাহান এর থেকে বোঝা গেল আমার নবীজি সাল্লাহ সাল্লাম মক্কাই মুকাররমা থেকে মদিনাই তৈবায় হিজরত করেছেন ওই হিজরতের মহত্ব ওই হিজরতের তাৎপর্য মুসলমানদের কাছে অতিব গুরুত্বপূর্ণ জোরে বলুন না সুহান কারণ আমরা বলি হিজিরি সন কি সন বলি হিজিরি অর্থাৎ হিজরতের দিন থেকে ইসলামিক ক্যালেন্ডার উদ্বোধন হয়েছে শুরু হয়েছে জোরে বলুন না সুহান বাইর আমার বন্ধুরা আমার আমার নবী হিজরতের আগে মক্কাতে খুবই কষ্ট ছিলেন নির্যাতনের শিকার হয়েছিলেন সমস্ত মুসলমান হতাশায় ছিলেন এই হিজরতের মাধ্যমে ইসলামের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে এবং এক নতুন দিগন্ত সৃষ্টি হয়েছে এই হিজরত আমাদের প্যারা নবীর জীবনে এবং সকল কর্মে নতুন বাক আনয়ন করেছে মুসলমানদের মাঝে নেমে এসেছে শান্তি সম্পৃত ব্রাতৃত্ব এবং ইসলামের শ্রেষ্ঠত্ব সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়েছিল এবং এই ইসলামের প্রসার ইসলামের এই উত্থানকে মুসলমানরা বিজয়ী শক্তি হিসাবে পুঁজি করে সারা পৃথিবীর ভিতরে ইসলামের পতাকাকে উদ্দিন করেছে সারা পৃথিবীর ভিতরে ইসলামের সুবাতাস ছড়িয়ে দিয়েছে হস যে বলুন সুবাহান এই জন্য এই হিজরতের গুরুত্ব অনেক বেশি হজরত উমর ফারুক রদি আল্লাহ তালান হোক শাসন আমলে সতেরোতম হিজড়ি থেকে রাষ্ট্রীয়ভাবে এই হিজড়ি স্বীকৃতি দিয়েছেন হিজড়ি সনকে হজরত উমর সকল রাষ্ট্রীয় কাজ হিজড়ি সনের তারিখ দিয়ে পরিচালনা করেছেন তখন থেকে সমস্ত খোলাফায় রাশেদা এবং এরপরে যুগ যুগ ধরে মুসলিম খলিফাগণ হিজিরি সনকে রাষ্ট্রীয় তারিখ ঘোষণা করেছে হিজিরি সনের তারিখ দিয়ে এই রাষ্ট্রীয় সকল কাজ ঠিক করা হতো আওয়াজ দিয়ে বলুন না আজ আমরা সবাই আল্লাহর কাছে নতুন বছর আমরা প্রার্থনা করি আল্লাহ এই আর মহারমের আশুর আর উসিলাই আপনি আমাদের সকল হতাশা ব্যর্থতা ও গেলানি দূর করে দাও জোর বলুন আমি বিশ্বের মুসলিমকে আপনি নবরূপায়ণ দান করুন এই বৈশ্বিক অতিমারী করোনার ছবল থেকে আপনি সকলকে রক্ষা করুন সবাই বলুন আমিন বিশ্ব মুসলিম একটা কঠিন সময় পার করছে আপনারা দেখতে পাচ্ছেন দূরত্বা ইয়াজিদের পেতার সারা বিশ্বে আজও সক্রিয় আছে বিভিন্ন দেশে মুসলিমদের উপর নির্যাতন নিপীড়ন নিত্য নতুন কারবালার সৃষ্টি করছে ঠিক না বলুন বাইর আমার বন্ধুরা আমার আজকে আপনারা দেখতে পাচ্ছেন ফিলিস্তিন কাশ্মীর চেসনিয়া মিয়ানমার চীন এবং সারা বিশ্বে মুসলমানদের উপর চলছে নির্যাতন নিপীড়ন আপনারা জানেন এই বাংলাদেশে প্রাণে বেঁচে আসা পনেরো লাখ রোহিঙ্গারা এখনো তারা সসম্মানে তাদের মাতৃভূমিতে এখনো আমরা ফিরিয়ে দিতে পারি না ঠিক কিনা বলুন আজ আমরা অনেক কম ও পুঁজিবাদী শক্তির কাছে বন্দী হয়ে গেছি চোদ্দশো তিয়াল্লিশ হিজড়ি নববর্ষে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ গো এই জনক এই চিত্রের অবসান ঘটিয়ে বিশ্ব মুসলিমকে আপনি এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ করে দিন আওয়াজ দিয়ে বলুন আমিন নতুন বছর হোক সবার জন্য সুসময়ের উদ্বোধন সম্প্রীতি ও শান্তির আলোয় উদ্ভাসিত হোক সমগ্র বিশ্ব চিরতরে বিদায় নিক অসত্য অন্যায় অনাচার ও অশান্তি আল্লাহ রব্বুল আমিন দূর করে দিন সবাই বলুন আমি